নমস্কার বন্ধুরা সিডিপ আইআইটি বম্বের তরফ থেকে আমি আপনাদের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়াল আপনাকে ধীরে ধীরে ক্যাম স্টুডিও সম্বন্ধে দক্ষ করে তুলবে অ্যানিমেশন এবং ন্যারেশন শিক্ষাকে পরিপূর্ণ করে তাছাড়াও অডিও ভিডিওর মাধ্যমেও যে কোনো কিছুকে স্পষ্ট বোঝানো যায় ক্যাম্প স্টুডিও একটি চলচ্চিত্র লিপিবদ্ধ প্রযুক্তি মানে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আপনি যা কিছু আপনার কম্পিউটার স্ক্রিনে দেখছেন এই সফটওয়্যার সবকিছু রেকর্ড করতে পারে যাতে আপনি পরেও সেটা নিয়ে কাজ করতে পারেন আপনি অনেক রকম ক্ষেত্রে স্টুডিও ব্যবহার করতে পারেন যেমন যে কোনো নতুন সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলি বুঝতে পারেন স্কুল কলেজের অডিও ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন আপনার ব্যবহৃত প্রশিক্ষণে আপনি চিত্র প্রদর্শন করতে পারেন এতে দেখাতে পারেন কিভাবে কাজটা করতে হয় ভিআই ফাইল থেকে ফ্ল্যাশ ফাইলও বানাতে পারেন এই কম জানা সফটওয়্যারের অসংখ্য ব্যবহার আছে Camp Studio, Microsoft Windows 95, 98, ME, to 2000 এবং XP তে চলতে পারে সর্বোপরি এই কার্যক্রম শুরু করতে আপনার যা দরকার তা হল 400 megahertz processor 64 MB RAM 4 MB hard disk CamStudio একটি ওপেন সোর্স সফটওয়্যার এর মানে আপনি ইন্টারনেট থেকে এটি বিনামূল্যে পেয়ে যাবেন ডট ডট স্টুডিও জি সাইডে যান ওয়েবসাইটের নিচের দিকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন তারপর নির্দেশ মতো চলুন এবং আপনি আপনার পিসিতে ক্যাম্প স্টুডিও সফটওয়্যার পেয়ে যাবেন ক্যাম্প স্টুডিও ইনস্টল হওয়ার পর এর আইকনে দুবার ক্লিক করে এটাকে রান করুন রান করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ক্যাম্প স্টুডিও ডায়ালগ বক্স বাঁ দিকের ওপরে মেন মেনুতে ফাইলের মধ্যে আপনি রেকর্ড স্টপ পজ এবং এক্সিটের অপশন পাবেন আপনি দেখবেন প্রত্যেক অপশনের জন্য ডায়লগ বক্সে একটি করে বোতাম আছে লাল রেকর্ডের জন্য গিয়ে পজের জন্য নীল রেকর্ডিং স্টপ করার জন্য রেকর্ডিং করার আগে কতটা রেকর্ডিং করবেন সেটা ঠিক করে নিন এবং সেটাকে ক্যাপচার করুন ক্যাপচার রিজিয়নে তিনটি অপশন আছে যদি রিজিয়ন সিলেক্ট করেন রেকর্ড ক্লিক করেন তাহলে আপনি একটি আয়তক্ষেত্রাকার জায়গা বানাতে পারেন যার মধ্যে রেকর্ডিং করা যাবে যদি আপনি ফিক্স রিজিয়ন সিলেক্ট করেন তাহলে আপনি ক্যাপচার রিজিয়ন পিক্সেলে প্রকাশ করতে পারেন আবার যদি আপনি ফুল স্ক্রিন সিলেক্ট করেন তাহলে পুরো স্ক্রিন ক্যাপচার হয়ে যাবে এনেবল অটো প্যাম স্টুডিওর একটি অনন্য বৈশিষ্ট্য যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে রেকর্ডিং এর সময় কার্সার যেখানে যাবে সেটাই ক্যাপচার রিজিয়ন হয়ে যাবে এখানে আপনি প্যানিং এর গতিও নিয়ন্ত্রণ করতে পারেন অপশানে গিয়ে আপনি ভিডিও অপশনের মধ্যে কম্প্রেসার সিলেক্ট করে ভিডিও ফাইলের আকার কম করতে পারেন কম্প্রেসার প্রাথমিকভাবেই মাইক্রোসফট ভিডিও ওয়ান হয় তাছাড়াও আপনি আপনার পছন্দ মতন ড্রপ ডাউন বক্সের কম্প্রেসার অথবা কোডেক্স সিলেক্ট করতে পারেন অথবা আপনার প্রয়োজন মতো কোডেক্স ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন ভিডিও অপশনের মধ্যে আপনি ভিডিও ফাইলের সাইজ কোয়ালিটি এবং ফ্রেম রেট ঠিক করতে পারেন এর জন্য প্রথমে অটো অ্যাডজাস্ট বোতাম আনচেক করে নিন কি ফ্রেমস ক্যাপচার ফ্রেমস এবং প্লেব্যাক রেট ঠিক করুন এখানে আপনি নিজের মতো মান দিতে পারেন এই টিউটোরিয়াল রেকর্ড করার জন্য আমি কম্প্রেসার হিসাবে মাইক্রোসফট ভিডিও 1 সঙ্গে কি ফ্রেম রেট 5 ক্যাপচার ফ্রেমস 200 এবং প্লেব্যাক রেট 5 ব্যবহার করেছি আমি এর কোয়ালিটি 50 এ রেখেছি আউটপুটের গুণ এবং ফাইলের আকার মাথায় রেখে অনেকবার ট্রায়াল এবং এররের মাধ্যমে আমি নিজের থেকে এই মানগুলি নির্দিষ্ট করেছি কারসার অপশন সেট করলে আপনার রেকর্ডিং এর অ্যাক্টিভিটি বাড়বে অপশনের মধ্যে কারসার অপশন আছে যেখানে আপনি হাইড অথবা শো সিলেক্ট করতে পারেন প্রাথমিকভাবে শো কারসার থাকে এখানে তিন রকমের কারসার অপশন আছে যেমন অ্যাকচুয়াল কারসার কাস্টম কারসার আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনার কম্পিউটারে কার্সার ফোল্ডার থেকে কার্সার সিলেক্ট করতে পারেন এরপর এই বক্সটি নিরীক্ষণ করে কার্সারের চারিদিকের জায়গাটা দেখান এখানে আপনি এর আকার রং দেখাতে পারেন এখন ওকে ক্লিক করুন আপনি আপনার কার্সারে কোনো বদল দেখতে পাবেন না কিন্তু রেকর্ড হওয়া ভিডিওতে একটা কাস্টম থাকবে প্রাথমিকভাবে ক্যাম স্টুডিও কোনো শব্দ রেকর্ড করে না আপনি এর জন্য মাইক্রোফোন ব্যবহার করতে পারেন তার জন্য মাইক্রোফোনের সঙ্গে একটি সাউন্ড কার্ডের প্রয়োজন তাছাড়াও আপনি আপনার কম্পিউটারে স্পিকার থেকে যে কোনো শব্দ রেকর্ড করতে পারেন এছাড়াও অনেক অপশান আছে যেমন প্রোগ্রাম অপশন আছে যার মধ্যে সাব অপশানসও রয়েছে ক্যাম স্টুডিও চালু বা বন্ধ হওয়ার সময় এই অপশানগুলি ব্যবহার করতে পারেন আদর্শমত রেকর্ডিং চালুর সময় মিনিমাইজ প্রোগ্রাম চেক করে নিন। এই অপশন কম্পিউটার স্ক্রিনের ডান দিকে নিচের দিকে সিস্টেম ট্রেতে ক্যাম স্টুডিওতে মিনিমাইজ করে। এখন আপনি স্টুডিও ট্রেতে দুটি আইকন দেখতে পাবেন কারণ আমি নিজে এই টিউটোরিয়াল স্টুডিওতে রেকর্ডিং করেছি রেকর্ড টু ফ্ল্যাশ অপশানে এই সাব অপশানগুলিও আছে যেমন কিবোর্ড শর্টকাট দেখানোর জন্য আপনি keys record pause stop reset ব্যবহার করতে পারেন আমি আশা রাখি ক্যাম স্টুডিও ব্যবহার শুরু করার মতো প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি অডিও ভিডিও টিউটোরিয়ালস এবং নিজের অনলাইন ভিজুয়াল লার্নিং মডিউলস তৈরি করার জন্য এই সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন যখন আপনি ক্যাম স্টুডিওর প্রাথমিক জ্ঞানে দক্ষ হয়ে উঠবেন হতে পারে আপনি এর উন্নত বৈশিষ্ট্যগুলি সম্বন্ধেও জানতে চাইবেন ততক্ষণ পর্যন্ত সিডিপ আইআইটি বোম্বের তরফ থেকে আমি তনুশ্রী আপনাদের কাছ থেকে বিদায়